ওকে আমাকে মাউসটা দেন এখানে ফাইবার কি অ্যাক্টিভ আছে কাজটা কি এই কাজটা কি আপনাকে আপনি কি কাজ পাইছেন এটা বুঝাই দিতে হবে হ্যালো ওকে এই কাজটা কত দিনের ভিতরে পাইছেন মানে আপনি আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছেন কতদিন হয়েছে মিশন মানে নিছি হচ্ছে মনে হয় এক তারিখ অক্টোবরের অক্টোবর সেপ্টেম্বরের তো টোটাল কয় মাস হয়েছে এক মাস না দুই মাস দুই মাস ওকে দুই মাসের ভিতরে আপনার কি কোর্স এখনো শেষ হয়ে গেছে না চলতেছে আর কি এটা এটা বিশ ডলার ওকে আপনি কয়টা কিক পাবলিশ করছেন টোটাল আমরা যদি অ্যাকাউন্টটা দেখি টোটাল আপনি ওকে পাঁচটা গিগ পাবলিশ করছেন ওকে ওকে পাঁচটা গিগ পাবলিশ করে একটা অর্ডার যাক সমস্যা নাই একটু আমরা বাইরের মেসেজগুলো দেখি ছয় দিন সময় আছে বাইরে কি আপনাকে রিকোয়ারমেন্ট সবগুলো দিছে ওকে ওকে তাহলে তাহলে তাহলে আর সমস্যা নেই আমরা কাজ করতে পারবো তো আপনার এর আগেও দুইটা বাইরে আসছে এটা মেবি বাংলাদেশি হবে ওকে কি কি কথা হইলে একটু আমরা দেখি পাঁচটা গিগ পাবলিশ করে অর্ডার ওকে যাই হোক হ্যালো বায়ারই মেসেজ করছে তার মানে হচ্ছে গিগ যখন ভালো হয় তখন বায়াররা অটো মেসেজ করে ঠিক আছে যেমন আপনাকে অটো মেসেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে বায়ারটা ইয়ে করছে আপনি কি বায়ারি কাজ করছিলেন না ওকে তারপরে যখন বায়ার মেসেজ দিচ্ছে আপনি লিখছে hello how are you okay good thanks I have new music channel can you help me ওর একটা মিউজিক চ্যানেল আছে সেটাতে ও হেল্প চাচ্ছে ওকে এটা হচ্ছে তার YouTube channel link okay yes hot I can accept from in your you in the job okay বলতেছে আমি এই জবের মাধ্যমে কি তোমার কাছে পেতে পারি ঠিক আছে আপনি বলছেন ইফ ইউ গেট ভিউস মানে তুমি যদি লিখতেছিলেন ইফ ইউ গেট তুমি পাবে যদি তুমি পাবে ওকে যাই হোক এটা ভুল হয়েছে ভিউ ওকে বায়ার বুঝতে পারছে ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার আপনি দিবেন প্রমোশনের মাধ্যমে ওকে যাই হোক you can tell me how many view and subscribe do unit okay unit okay তার মানে তুমি কত ই চাচ্ছ তো এটা বলতেছে হচ্ছে যে war more than one K for sure okay ও বলতেছে ও এক হাজার ভিউ হলে চলবে মোর দেন এক হাজার how many you can make happen মানে তুমি কত কত ই করতে চাও আর কি ওকে ম্যাকে কাস্টমার পার ও বলতেছে বীজ প্রথমে আমরা কোনো ডলার মলার আপনি কিছু বলেন নাই বায়ার প্রথম থেকে বলতেছে বিশ ডলারে করে দিবে হ্যাঁ বিশ ডলারে প্রথম কাজ শুরু করতে চাচ্ছে ওকে আমরা বিশ ডলার দিছি অ্যাকসেপ্ট নাও তো উইথড্র করে নিছি কারণ বায়ার বলতেছে need the details before for active not look just for ওয়ানকে বলতেছে তুমি কি জাস্ট আমাকে এককে ভিউ দিবা না আরও বেশি দিবা what you can do for বিশ dollar I want to now if you good deal বলতেছে এটা আমি কি পাবো মানে বিশ ডলারে কি পাবো এটা অনেক ভালো একটা ডিল এখন আমরা যেটা অফার করছি আমরা দুইকে ভিউ দিব এবং একশো সাবস্ক্রাইবার দেবো লাইক দিস ওকে সুন্দর হোয়াট ইউ গুড না টু হোয়াট দিস ওকে তো there is no fake account right হ্যাঁ বলতেছে এটা অবশ্যই ফেক অ্যাকাউন্ট হওয়া যাবে না রিয়েল হতে হবে তখন আপনি বায়ারকে বলছেন হ্যাঁ একশো পার্সেন্ট রিয়েল এটা রিয়েল বায়ার মানে ই রিয়েল কাজ হবে নট বট ওকে এটা মেবি আমরা এই নিচে টুক মেবি আমি মেসেজ করে দিছিলাম কারণ হচ্ছে তখন রাত মেবি কয়টা বাজে দুইটার সময় এই বায়ারটা মেসেজ করছে পরে আমরা কথা বলে কাজটা নিছি ওকে যাই হোক এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমরা এটা দেখব তো এখন বলেন আপনার মনের কি অবস্থা এত তাড়াতাড়ি অর্ডার পেয়ে গেলেন আপনাদের কাছে আপনাদের কোর্স তো এটা চার হ্যাঁ। মাসের না ওকে এত তাড়াতাড়ি অর্ডার পেয়ে গেলেন যাক সমস্যা নেই এই কাজটা যদি আমরা ভালোভাবে করে দিতে পারি তাহলে আশা করা যায় এই বাইরের কাছ থেকে আমরা পরবর্তীতে নেক্সট অর্ডার নিতে পারবো দেন ফাইভ স্টার ফিডব্যাক দিলে দেখা যাবে যে আমাদের পরবর্তীতে অন্য অন্য বায়াররা দেখলে আমাদেরকে অর্ডার আসবে ওকে যাই হোক আপনি খুব দ্রুতই সাকসেস পাইছেন যাই ফার্স্ট অর্ডার অনেক আমি তো ফার্স্ট অর্ডার পাওয়ার পরে তো আমি দৌড় দিছিলাম ঠিক আছে পাঁচ ডলারে ভাইয়া একটা কথা বলি সবচেয়ে ভালো লাগছে বেশি যে একজন বায়ারের সাথে কথা বলেই মানে অর্ডারটা পাওয়া হয়েছে ওকে ঠিক আছে সমস্যা নাই এরকম অর্ডার আসবে ঠিক আছে যেহেতু এটা ফার্স্ট গিগ ভালো হইলে আসলে এগুলো দেখে না বায়ার ও অর্ডার করে যায় দুই একটা কথা বলে অর্ডার করে দেয় ঠিক আছে এটা বিষয় না তা মনে করি সামনে আরও ভালো কিছু হবে তো আপনার যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন নতুনদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই যারা আসলে ফ্রিল্যান্সিং নিয়ে স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলছি আমার আসলে মানে যখন আমি ফ্রিল্যান্সিং এ আসি তখন আমি মনে করছিলাম যারা নতুন শিখতেছে তাদেরকে বলছি যে আপনারা ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ সাকসেস পাবেন নিজের স্কিল থাকতে হবে নিজের স্কিল স্কিল থাকলে অবশ্যই সম্ভব সাকসেস হওয়া ওকে আর আপনার আমাদের কোনো সাপোর্টে আপনার কোনো সমস্যা হয়েছে না অবশ্যই কেন সমস্যা হবে আসলে মানে এরকম একটা গাইডলাইন যদি আমি না পাইতাম তাহলে তো কখনোই আমার পক্ষে সাকসেস হওয়া সম্ভব হতো না এত কম সময়ে রাত দুইটা বাজে হচ্ছে মেসেজ করছে বাইরে তো সেই ক্ষেত্রে যদি আমি আপনাদের গাইডলাইন না পাইতাম তাহলে তো কখনোই সম্ভব ছিল না অর্ডার নেওয়া বা হচ্ছে আমার এই যে এখন খুব কম সময়ে সাকসেস হওয়া এটা কি কখনো পসিবল ছিলই না ওকে যাই হোক সমস্যা নাই তো এই কাজটা আমরা আমি রেকর্ডটা স্টপ করে আমি কাজটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি